সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে খুব সহজেই একটি অডিও থেকে নয়েস রিমুভ করা যায় তো আমরা কম বেশি সবাই আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে আসি বা নতুন ইউটিউবিং করতে আসি তাদের সব সেট হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে তাদের সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় যে অডিওটা ভালোভাবে হয়ে থাকে না মানে অডিওর কোয়ালিটি খুব বাজে হয়ে থাকে যেমন ফ্যানের শব্দ তারপরে কম্পিউটারের একটা শব্দ থাকে শো শো করে মানে আদার্স ব্যাকগ্রাউন্ডের অনেক নয়েজ থাকে এই নয়েজগুলোর জন্য আমাদের ভিডিওর অডিও কোয়ালিটিটা খুবই বাজে হয়ে থাকে তো এখন আমি যেটা দেখাবো কোন সফটওয়্যার দিয়ে আপনারা খুব সহজেই ভালোভাবে অডিও রেকর্ড করতে পারেন এবং সেটা ফোন দিয়েও করতে পারবেন এবং আপনি চাইলে কম্পিউটারের যে সফটওয়্যারটা আছে বা পিসির যে সফটওয়্যারটা আছে সেটা দিয়েও আপনি করতে পারবেন মানে ল্যাপটপের ল্যাপটপ থাকলে সেটাতে করতে পারবেন সমস্যা নাই তো এটা কিভাবে করা যায় সম্পূর্ণ আজকে আমরা দেখাবো এবং কিভাবে আপনি নয়েজটা রিমুভ করবেন সেটাও দেখাবো এবং আপনার যদি ভিডিও থাকে সেই ভিডিওটাকে অডিওতে কনভার্ট করে সেটা থেকে নয়েজ কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখাবো চলুন আমরা দেখি তো ফার্স্ট টাইমে আপনার আমি যদি বলি বেস্ট একটা অডিও রেকর্ডিং সফটওয়্যার যদি বলে থাকেন একদম ফ্রি সেটা হচ্ছে অডাসিটি এটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা সফটওয়্যার আমি নিজেও ইউজ করি এটা কখনো কখনো আমি যেটা ফোনে আমার যে এখন যে ভয়েসটা শুনতেছেন সেটা কিন্তু সম্পূর্ণই ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে আমার মাইক্রোফোন যেটা সাত আট হাজার টাকা দাম সেটা আমি কিন্তু রেকর্ডিং করতেছি না এখন কারণ সেটা আপনাদেরকে এখানে অডাসিটির ভিতরে থেকে আমি দেখাবো ওইটার থেকে কি কি শব্দ আসে তো চলুন আমরা আগে ওয়াটার সিটিটা টোটাল কথা হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলি এবং ইনস্টল করি ধরেন এখানে ওয়াটার সিটি ওয়ারজি আছে এখানে আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের এরকম সফটওয়্যারটা এরকম দেখাবে দেখেন একদম সিম্পল এটা তাদের ওয়েবসাইট এরকম দেখাবে আমরা যা সরাসরি এখান থেকে ডাউনলোডটা করে ফেলবো ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে আশা করি করতে পারবেন ধরেন আমি করেই ফেলি আপাতত আপনাদের জন্য তো দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে শুরু হয়ে যাবে দেখেন শুরু হয়ে গেছে তো এটা আমাদের সরাসরি চলে আসবে আমাদের কম্পিউটারের ডাউনলোড অপশনে অথবা কারো কারো যদি ফাইল অন্য জায়গায় সেট করা থাকে বা ডাউনলোড করার যেখানে আপনার ডাউনলোড করলে ভিডিওগুলো অডিওগুলা যেখানে যায় সেখান থেকেও আপনি এটা দেখতে পারবেন অবশ্যই আপনি লোকেশনটা দিয়ে রাখবেন সবসময় ডাউনলোডের অপশনে তো এটা দেখেন অলরেডি হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে তো আমরা যেটা করব এখান থেকে ওপেন করব ফাইলটা ওপেন করার পরে দেখি কীরকম আসে আমি একটু দেখি ওকে তো এখান থেকে বলতেছে রান করতে ওকে আমি রানে ক্লিক করব আমার যেহেতু রান করা আছে তারপরে আমি আবার করতেছি তো আপনারাও সেমভাবে এখানে রানে ক্লিক করবেন নেক্সট করবেন নেক্সট করবেন হয়ে যাবে তো আশা করি এটা করে ফেলতে পারবেন ওকে তো এটা করার পরে আপনাকে যেটা করতে হবে এবার আপনি চাইলে একটা ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারবেন কিভাবে তো আপনি সরাসরি সার্চ করবেন হচ্ছে গুগলে এসে সার্চ করবেন ভিডিও টু অডিও কনভার্টার দেখেন আমার আমার এটা একটা খুবই ভালো একটা কনভার্টার ওয়েবসাইট বলতে পারেন যেমন এখানে আমি জাস্ট লিখছি অনলাইন ভিডিও কনভার্টার অথবা লিখতে পারেন যে অনলাইন আমি আরেকটা লেখছি কনভার্টার এখানে দেখেন এটাও লিখতে পারেন যে video video to audio converter বা এমপি থ্রিতে কনভার্টার তো আপনি এখান থেকে দেখেন অনলাইন অডিও কনভার্টার নামে দ্বিতীয় নাম্বার ওয়েবসাইটটা পাবেন এখানে আপনি ক্লিক করতে পারেন ওকে আমি এখানে ক্লিক করব ওকে এটা এটাও থেকে আপনি করতে পারেন তারপরে ধরেন এই যেখানে আরেকটা আছে উপরে ফার্স্টে যেটা আছে ফ্রি কনভার্টার এটা দিয়ে ইউজ করতে পারেন এই দুইটাই খুবই ভালো হ্যাঁ আমি আপাতত এটা ইউজ করি সবসময় ফ্রি কনভার্টার ডট কম তো আমরা যেটা করব এখান থেকে দেখেন চুজ ফাইল নামের একটা অপশন পাবেন এখানে আপনার যে ভিডিওটা থাকবে সেটাকে মূলত সিলেক্ট করতে হবে ধরেন আমার ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ভিডিও আমি চাচ্ছি এই ভিডিওটা ভিডিওটাকে আমি কনভার্ট করে অডিওতে কনভার্ট করব। তাহলে আমি কী করবো এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন সরাসরি এখানে বলবে আপলোড হয়ে গেছে বলতেছে তারা আমরা যেটা করব এখান থেকে কনভার্টে ক্লিক করব কনভার্টিংয়ে ওকে আমাদের কয়েক সেকেন্ড লাগবে সর্বোচ্চ এটা কমপ্লিট হতে অবশ্যই এটা আপনি সাইন আপ করে নিলে আরও কিছু ফিউচার এখানে দেখতে পারবেন আমি সাইন আপ ছাড়াই এটা আমি করতেছি আপাতত আপনাদের দেখানোর জন্য ওকে দেখেন এটা অলরেডি হয়ে গেছে তো আমরা যেটা করতে পারি এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারি ডাউনলোডে ক্লিক করতেছি দেখেন আমাদের কিন্তু অডিওটা আলাদা হয়ে গেছে দেখছেন অডিওটা আলাদা হয়েছে এখন ভিডিও আলাদা হইলো আপনি ওইখান থেকে ভিডিওর অডিওটা এডিট করে ওইটা কমিয়ে দিয়ে এই অডিওটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন আশা করি এটা করতে পারবেন এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি যদি পারি দিয়ে দিব আর যদি কোনো রুলস থাকে তাহলে দেওয়া যাবে না তো আপনারা একটু দেখে নিন free converter dot com free converter dot com বানামটা উপরে দেখে লিখলে আপনি আশা করি আসতে পারবেন এখান থেকে তো এটা আমি কেটে দিলাম আপাতত আমার যেহেতু অর্ডার সিটিটা এখন বর্তমানে রান অবস্থায় আছে আমরা সরাসরি অর্ডার সিটিতে চলে যাব দেখেন এটা হচ্ছে আমাদের অর্ডার সিটিতে ফার্স্ট ড্যাশবোর্ড আপনি যখন অর্ডার সিটিতে আসবেন এখানে যদি কোনো ফাই মানে কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায় বা ক্লিক করছেন একটা জায়গায় আরেকটা ক্লিক হয়েছে বা সাউন্ড কম বেশি হয়েছে তো আপনি এখান থেকে এসে ভিউ ক্লিক করবেন ভিউ থেকে চলে যাবেন হচ্ছে টুলবার্স টুলবার থেকে reset toolbars okay reset toolbar করলে কি আপনার সব কিছু পুন মানে আগের মতো হয়ে যাবে আশা করি এটা করতে পারবেন ফার্স্ট এটা হচ্ছে আপনাকে দেখালাম তো এবার আসি আমরা এটা নয়েজটা কিভাবে দৌড়বো এবং কিভাবে এডিট করব তো ধরেন আপনার একটা রেকর্ডিং করা দরকার এখানে কয়েকটা বার আছে যেমন এটা হচ্ছে রেকর্ডিং বার এটা হচ্ছে মানে এইদিকে নেওয়ার ওইদিকে নেওয়ার মানে টানাটানি করার জন্য পিছাইতে পারবে না এগোতে পারবেন এটা হচ্ছে মানে স্টপ করা অ্যাকুডিংটা স্টপ করা এটা হচ্ছে প্লে করা তো আমরা একটু দেখি তো আমরা সরাসরি আমরা ইয়াতে করব রেকর্ডিংটা শুরু করি নয়েজটা কীভাবে রিমুভ করতে হয় সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি কীভাবে নয়েজ রিমুভ করা যায় এটা আমি বলে আমি জাস্ট করলাম কি এখানে আমি এটা বলে জাস্ট রেকর্ড করলাম প্রথমে আপনি যেটা করবেন এখানে আমি কয়েক মিনিট কিন্তু আমি কথা বলি নাই কেন কথা বলি না এখানে যে নয়েজটা কীরকম হয় সেটা দেখার জন্য আমি এটা বলছি এখানে দেখেন সামথিং কিছু নয়েজ আছে যেটা মানে দেখা যাচ্ছে না এটা চাইলে আপনি একটু বড় ছোট করতে পারেন জুম আউট এটা মাই ওই যে জুম বলা হয় জুম ছোট বড় করা যায় এটা চাইলে লে আউটটা বড় করতে পারবেন ছোট করতে পারবেন দেখে আরেকটু বড় করলে দেখেন একদম সিম্পলি মানে হয়ে যাচ্ছে হ্যাঁ, এখানে শব্দটা আশা করি পাইতেছেন না একটা কাজ করি তাহলে আবার ধরেন আমি এখান থেকে লাস্টের দিকে কিছু রেকর্ডিং করি ধরেন এখান থেকে আমি আবার রেকর্ডিং করি তাহলে সমসম একটা শব্দ পাবেন ওকে আমি রেকর্ডিং স্টপ করে দিছি দেখেন ছোট্ট ছোট্ট কিন্তু সমসমের একটা শব্দ আছে ঠিক আছে তো আমরা যেটা করব সরাসরি এটাতে আমরা চলে আসব এখানে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমার এখন দেখেন আমার কম্পিউটারে কিন্তু নয়েজ আসতেছে আমি এটা ডিলেট করে দিই সরাসরি আমি ডিলেট করে দিই আমার এটা লাগতেছে না আমি নতুন করে রেকর্ড করি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিমুভ করবেন তো এটা আমি পজ করে দিলাম আপাতত তো এবার আমি প্রথম থেকে আবার শুনি এটা আমি হাইট এটা কমাই দিই দেখেন এবার নয়েজের একটা চিহ্ন পাইতেছেন ছোট ছোট নয়েজ আছে হ্যাঁ তো আমরা যেটা করবো এটা প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন ইফেক্ট নামের একটা অপশন পাবেন ইফেক্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন নয়েজ রিমুভ এখানে আপনি ক্লিক করতে পারেন এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করবেন ওকে এখন লেটেস্ট বাসন এরকম দেখায় কিন্তু আগেরগুলোতে অন্যরকম দেখায় তো আমার মনে হয় আপনাদের জন্য এটাই বেটার হবে তো আমরা যেটা করব এই চার নাম্বারটায় যাব ওকে রিপেয়ারের আগেরটায় যাব নয়েস ডিটেকশনে ক্লিক করব এখান থেকে প্রথমে আমরা যেটা করব গেট নয়েস এটা ক্লিক করব ক্লিক করার পরে এবার আমরা যেটা করব সমস্তটা এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি অথবা আপনি চাইলে কন্ট্রোল এতে ক্লিক করতে পারেন কন্ট্রোল এতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আবার ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর নয়েস নয়েস থেকে নয়েস ডিটেকশন এখান থেকে আমরা যেটা করব এখানে সবসময় আপনাদের এই জায়গায় থাকতে পারে ওকে এই জায়গায় থাকলে কিন্তু হবে না আপনাদের যেটা করতে এই জায়গায় আসতে হবে ওকে এই জায়গায় আসার পরে এই নয়েজটা আপনি কত পার্সেন্ট কমাইতে চাচ্ছেন কত পার্সেন্ট বাড়াইতে চাচ্ছেন এটা সবসময় বিশ বাইশের নিচেই রাখবেন সর্বোচ্চ সর্বোচ্চ বিশ বাইশ এর উপরে রাখাই যাবে না যদি আপনার নয়েজটা হেভি নয়েজ হয় মানে অনেক বেশি নয়েজ হয় ধরেন ভূমিকম্প হইতেছে ফ্যান মেঁধে মনে করেন শোষ শব্দ করতেছে ঘুরতেছে মানে ক্যাং ক্যাং করতেছে আর অনেক কিছু কাহিনী আছে ঠিক আছে যদি এরকম হয় তাহলে আপনি এটা নয়েসটি একটু মানে নয়েসের ডিটেকশনটা বাড়াইয়া দিবেন মানে তো এটা আমি ধরেন সর্বোচ্চ আমার নয়েসটা খুবই কম তাহলে আমি বারোতে বা চোদ্দোতে রাখতে পারি ধরেন চোদ্দোতে রাখলাম দেখেন নয়েসটা এখান থেকে চলে যাবে দেখেন চলে গেছে এখানে আগেরটা আগেরটা দেখলে বুঝতে পারবেন আগের থেকে কিন্তু অনেক চলে গেছে যদি আমি এবার দেখি ভিডিওটা প্লে করে ওকে আমি একটা কাজ করি প্রথম থেকে ভিডিওটা প্লে করি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিমুভ করবেন দেখেন একদম একদম পানির মতো পরিষ্কার ভয়েস যদি আমার নয়েজটা দেখেন তারপরে এখানে আরও কিছু ছোট ছোট দেখাচ্ছে না আমি চাইলে এটাও রিমুভ করতে পারি দেখেন আমি আবার নয়েজ রিডাকশনে চলে যাব এখান থেকে এসে আমি ধরেন এটা আরেকটু বাড়ায় দিলাম ধরেন বিশে আঠারোতে করে দিলাম সরি ফুল ইয়াটা করে দিলাম এবার দেখেন এখানে আমি আঠারোতে করে দিই নয়েজ ডিটেকশন নয়েজ ডিটেকশনে ক্লিক করলাম এখান থেকে আমি আঠারো বিশ অথবা বাইশ এবার দেখেন মোটামুটি আরও নয়েস এবার বয়সটা দেখেন আগের থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিমুভ করবেন এটা এটা দেখেন এখন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার নয়েজ নাই যদিও সমসম আমি এখান থেকে শব্দ পাইতেছি কিন্তু আমি মোবাইলটা রেকর্ড করার কারণে আপনারা পুরাটা মনে হয় পাইতেছেন না তো যাই হোক তো আমার এখন যে আমি রেকর্ডিংটা করলাম সেটার ভিতরে কোনো প্রকার নয়েজ নাই ঠিক আছে এইভাবে আপনি চাইলে নয়েজটা রিমুভ করতে পারেন একদম সিম্পল বিষয় তো এখানে আরও অনেক কিছু আছে ঠিক আছে যদি আপনার ফার্স্ট টাইমে আরও কিছু আমি দু একটা জিনিস বলি আপনাদেরকে যদি ফার্স্ট টাইম যদি আপনি ধরেন এই সফটওয়্যারটা রান করতে চান বা রান করার পরে এখানে অনেক কিছু জিনিস আপনি বুঝতে না পারেন অথবা আপনার মাইক্রোফোন যদি আপনার থাকে সেটা যে কোনো মাইক্রোফোন হোক যদি সেটা যদি আপনি মনে হয় না যে আমরা অনেক সময় ভাবি না যে আমার মাইক্রোফোনটা কানেক্ট হয়েছে কিনা সেটা দেখবো কীভাবে তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে দেখেন একটা অডিও সেট আপ নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে অডিও সেটিংসে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাবে আপনাদের আপনারা দেখেন নিচেরটায় আসবেন হ্যাঁ রেকর্ডিং ড্রাইভার ড্রাইভস তো আমরা এখান থেকে দেখেন আমার দুইটা তিনটা দেখাইতেছে তিনটা দেখাইতেছে আমাকে ঠিক আছে এটা মাইক্রোফোন সাউন্ড ইনপুট এটা হচ্ছে microphone sound relate high different আমার যেহেতু আমি মনো নামের একটা মাইক্রোফোন ইউজ করতেছি ইউএসবি তো আমার হচ্ছে এটা মাইক্রোফোন আমি তিন নাম্বারটা আপনার সবসময় উপরেরটা এবং সেকেন্ডটা মানে উপরে এবং নিচেরটা দেখাবে হ্যাঁ তো আপনার যদি মাইক্রোফোনটা যদি নাম থাকে বা যদি ইউএসবি হয় বা অন্য কোনো কিছু হয় তাহলে যেটা করবো এখানে নাম আসবে ওকে যদি নাম না আসে তাহলে দেখতেই পারবেন যে আপনি যখন আপনার মাইক্রোফোনটা খুলে ফেলবেন তখন দেখতে পারবেন যে এখানে কোনটা কোনটা আসে আপনি আপনার মাইক্রোফোন মানে আপনি যেটাতে কথা বলবেন সেইটা খুলে ফেলবেন দেখবেন যে এই দুইটার ভিতরে কোনটা আসে দেখবেন যে তিন নাম্বারটা যদি আসে তাহলে খুলে ফেলে কিন্তু তিন নাম্বারটা আসবে না তাহলে তো বুঝলেন যে দুই নাম্বার এই দুইটা আমার না আমার মাইক্রোফোন হচ্ছে তিন নাম্বারটা বা দুই নাম্বারটা তাহলে কি আপনি ওইটা নাম দেখলে বুঝতে পারবেন অথবা খুলে ফেললেও বুঝতে পারবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি মাইক্রোফোনটা ইউজ করবেন অবশ্যই ইউজ করার আগে মানে অর্ডার সিটিটা ওপেন করার আগে মাইক্রোফোনটা লাগাইয়া তারপরে অর্ডার সিটিটা রান করবেন মানে ইয়া করবেন ওপেন করবেন তাহলে দেখা যাবে আপনার এখানে চলে আসবে এটা হ্যাঁ তো এই প্রবলেমগুলো হয়ে থাকে আমার সাথে যেটা হয়েছে আমি সেটা সেটাই আপনাদেরকে বলতেছি তো এটা দিয়ে সিলেক্ট করে ধরেন আমার এটা আমি এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন তাহলে আপনার কিন্তু রেকর্ডিং আমার মাইক্রোফোন থেকে হবে ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইভাবে মূলত কাজগুলো করতে হবে ধরেন আমার কোনো লেয়ার ডিলেট হয়ে গেছে ধরেন আমার এইটা ডিলেট হয়ে গেছে কন্ট্রোল অল দিয়ে দিলাম ধরেন ডিলেট হয়ে গেছে তাহলে কি করবেন এখানে কন্ট্রোল জেটে ক্লিক করবেন চলে আসবে ধরেন এবার আপনার রেকর্ডিংটা হওয়ার পর সম্পূর্ণ রেকর্ডিংটা হয়ে গেছে ধরেন আপাতত তাহলে আমাকে এটা কিভাবে কনভার্ট মানে ইনপুট করতে হবে বা সেভ করতে হবে সেটা দেখবো কোথা থেকে দেখেন ফাইলের উপরে লেখা আছে ফাইল মানে ফাইলের এখান থেকে আপনার চলে যাবে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখানে অনেকগুলো বাসন আছে হ্যাঁ আপনি যে কোনো মাধ্যমে অডিওটা এক্সপোর্ট করতে পারেন আমি সবসময় এমপি এমপি থ্রি এবং ডাব্লিউবি এটা অ্যাজ এ ডাব্লিউবি এই দুইটাই আমি সবসময় ইউজ করি তো আমি প্রথমে এটাই আজকে দিয়ে দিলাম ধরেন এটা ইম্পোর্টে ক্লিক করলাম এখান থেকে আমার সেভের অপশনটা চলে আসবে আপনি কোথায় মানে আপনার লোকেশনটা কোথায় যে আপনি সেভ করতে চান তাহলে আমি সেই লোকেশনটা দিয়ে দিলাম এভাবে দিয়ে দিয়ে ওপেনে ক্লিক করবেন আপনার ধরেন এটাতেই অথবা আমি ধরেন আমি আমার ডাউনলোডের অপশনে সিলেক্ট করতে ওকে এখান থেকে আমি ধরেন কনভার্টে ক্লিক করলাম তো এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম আর কোনো কাজ নাই আপনার এখানে দেখবেন যে রেকর্ডিংটা সেভ হতে থাকবে ওতে ওকে দেখি এটা এটা খুবই ছোট ঠিক আছে এত এতক্ষণ হয়ে গেছে তো আমি দেখি এটা হয়েছে কিনা তাহলে আমি যেটা করব এখান থেকে সেভে চল ডাউনলোডে চলে আসবো অডাসিটি এই যে এটা মেবি এটা তো একটা কাজ করি আপনাদের বোঝানোর জন্য এই দুইটা আমি আবার ডিলিট করে দিই ধরেন এখানে যতগুলো আছে সবগুলোই ডিলিট করে দিই ওকে তারপরে আমি আপনাদেরকে আবার বুঝাই সমস্যা নাই তো আমি এটা ডিলিট করে দিয়েছি এবার আমি আবার অডাসিটিতে আসবো অডাসিটিতে আসার পরে এখান থেকে আমি ইম্পোর্ট করব এক্সপোর্ট করব এক্সপোর্টের পরে এখানে এমপি ফোর তো এটা দেওয়ার পর এখান থেকে আমি সেভ করে ফেলব ওকে তো এখানে আমি নাম দিলাম না আপাতত দেখি এবার হয়েছে কিনা তো এবার দেখি ডাউনলোডের এখানে হয়েছে কিনা দেখেন এখানে কিন্তু চলে আসছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা রিমুভ করতে পারবেন ও আরেকটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে ভিডিওটা থেকে কিভাবে নয়েজ রিমুভ করা যাবে তো সেমভাবে নয়েসটা এখানে নিয়ে আসবেন ওপেন করবেন ঠিক আছে নয়েসটা এখানে নিয়ে আসা যায় যে কোনো মাধ্যমে এক্সপোর্ট এই যে ইনপুট অডিও ইনপুট ধরেন অডিও ইনপুট আমি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসতে চাচ্ছি ধরেন ডাউনলোড থেকে নিয়ে আসি ডাউনলোড এই যে এই নয়েসটা ধরেন এই একটা এমবি থ্রি আছে এটা আমি নিয়ে আসতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ওইটা চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন দেখেন দুইটা হয়ে গেল তো এইভাবে আনা যাবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ